ছাড়া তো ঘুরে লাগবে কেউ শিখলো এ কেউ শিখলো তোমাকে তো চিন্তা করা লাগবে না না না না চাকা না ঘুরলে তো সিজন হবে না রে সারো তো দূর রাখো তো কি তোমার গায়ে তো জ্বর এত জ্বর গা তো পুড়ে যাচ্ছে বদ্দা চলো উঠো তোমার মাথায় জল দিতে হবে উঠো তো ওঠো বদ্দা তুমি আমাকে জ্বালায়ও না তো উঠো রে চুপ করো কেউ পুত্তর কনে তাকে আমি এত করে কয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য আমার কথা কি গ্রাহ্য হয় না না কে রবি গোপাল বাজারে যায় নাই বাজারে গেলে আমি তোমার কাছে মিথ্যে কথা কইতাম এরাম আমি তো তাকে বাজারে যাওয়ার মতো করে বাড়ি থেকে বাইর করে দিছি সে বাড়িতে ঠিকই বাইরে হয়ে গেছে জায়গা মতো পৌঁছায়ও গেছে খোঁজ নিয়ে দেখো পাল বাড়ির যা গিসু মারতিছে জানি সালটার মাথায় যে ছোটবেলা থেকে কি পোকা ঢুকিছে কি করব এখন আমি এর পোকা মারার ব্যবস্থা আমি করতেছি পালবাড়ির বাসা যদি আমি না ভাগিছি বুড়ে বাপ মানুষের দুধে সেলাই করে বেড়ায় আর এরকম তাগরা জোয়ান একটা ছাওয়াল গায়ে হাওয়া লাগা বেড়ায় তাই না নবাব পুত্র আমার এক গ্লাস জল দিও করে নিষেধ করার পরও আবার তুই মাটিতে হাত দিলি তোর বাপ দেখিস রাগ হবে না বাবা তো সব কিছুতেই রাগ সারাদিন কাম কাজ ফালায় এই বাড়িতে বসে থাকলে রাখতে হবে আমি তো এই কামটাও শিখতে চাই যেটা যে কিসের জন্য আমার চাকা ঘুরে নিয়ে শিখায় না ক্যাপিসি তুমি একটু জ্যাঠা করো না আমি মাটি করার কামটা শিখতে চাই পাগলের মতো কথা কইস না তো তোকে কাজ শেখানো যাবে না সমস্যা আছে খালি কোনো সমস্যা আছে কিসের সমস্যা এসব কি হচ্ছে নিয়তি হ্যাঁ তুমি কি আমাদের জাত ধর্ম সব নষ্ট করবা নাকি কোন সুখে কি দেখে এরকম একটা আজাইরা মন্তব্য করে ফেলাই না দেখতেছ না আমি মাটি বানাচ্ছি ফট করে একটা মন্তব্য করে দিলাম আমি তো কোনো প্রকার আজারে কথা করছি না নিয়তে তুমি যদি একা মাটিতে হাত দিতে আমি তোর কথা করার প্রয়োজনই হইতো না রবি কিসের জন্য মাটিতে হাত দিচ্ছে দীপক কাকা আমি মাটির হাড়ি পাতিল গড়ানোর শিখতে চাই তোমার সব কথা কাছে কি হ্যাঁ তুমি তো চিৎকার করতেছো কেন রবি মাটিতে হাত দিলে কি হবে মাটি অশুদ্ধ হয়ে যাবে যাও তো তুমি তোমার কাজে যাও এসব কথা কলি তো হস্ত না নিয়তি আমি এখন যেটা করতেছি এটা কিন্তু আমার কামের মধ্যেই পড়ে জাত ধর্ম রক্ষা করাটাও কিন্তু একখান কাম বুঝছো আরে সাংড়ে তোকে একখান কথা করছি কান খুলে শুনে রাখে এইসব কাম কিন্তু তোকের না তোকের কাম হচ্ছে জুইতে সেলাই করা জুইতে মানুষের পায়ে জুইতে ছিড়বি পাকে নাগা দিবি আর তোরা জুতে এখানে সেলাই করে দিবি সির বেটা তোকে যেন আশপাশে আর না দেখে এই বাড়ি বাড়িতে এরকম একটা তাকড়া জোয়ান ছাওয়াল থাকতি সব কাম আমার করা লাগে তাই না সারাক্ষণ তাকড়া জোয়ান তাকড়া জোয়ান করো না তো বাপ মায়ের মুখ লাগে জানো শালটার মুখের দিক তাকায় দেখিছো চোখের কল দিয়ে কালি পড়ে গেছে শরীরটা দিন দিন কিরম খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার বেটা তো সারাদিন কাজকর্ম করতে করতে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা তাগড়া জুয়েন সাওয়াল গায়ে হাওয়া লাগা ঘুরে বেড়ায় আমি কত দিক দেখবো কি করবো হ্যাঁ হায় রে গরমের গরম বাজার থেকে আমি তাইতে পুড়ে আসে সুমন পাইলাম না এখন আমার আবার বাজার সাথে আনার জন্য বাইরে হওয়া লাগবে বুঝেছি এরকম রাগ করো না আর একটু বুঝ হোক দেখো সব ঠিক হয়ে যাবে তোমার ব্যাটায় পাল বাড়ি যাওয়া বন্ধ না করা পর্যন্ত সে কোনোদিন ঠিক হবি না তোমাকে আবারও করছি তাকে নিষেধ করে দিও আমি তাকে নিষেধ করি রবির বাবু শুনে না কি করব কি এক মাথার মধ্যে পোকা ঢুকেছে সারাক্ষণ খালি ওই অনিল জ্যাঠার চাকা ঘুরে নিয়ে দেখবি পাতিল গড়া দেখবি কয় আমার খুব ভালো লাগে আরও পাগলটা কি কয় জানো কয় ও মা আমি অনেক জাঠার কাছ থেকে চাকা ঘুরিয়ে শিখবো পাতিল গড়া শিখবো তাই না এসব ভানুমতির চিনতে মাথার থেকে তার ঝাড়িয়ে ফেলবে কয়েও আমার কথা যদি এরপর সে না শোনে তার কিন্তু ভালো হবি না কলিম একদম সিরা জুতি দিয়ে আমি পারছে মাথা পর্যন্ত জুতি পিটা করবো কি এত বড় জুয়েল সালের গায়ে হাত তোলার কথা কেউ কয় দিন দিন কি মাথাটা তো তোমার নষ্ট হয়ে যাচ্ছে নাকি মাথা তো খারাপই হয়েছে যাও তো তুমি সবাই নিয়ে এসো আমি বুঝে কবনি মুখে খেয়ে দিলে কুইটে হয়ে যায় সারাক্ষণ খালি গজর গজর খসর খসর কথা তো আমি এমনি এমনি কই না পরিশ্রম তো আমার একা করা লাগে তাই না এরকম দুই সাল ঘরে থাকতে সব আমারই করা লাগবে শীতের বার উঠি তারপরে দেখো কিটা কিরম করে চলে কি বুঝে হয়ে গেছো তুমি সারাক্ষণ খালি খেসর খেসর খেসর খেসর খেসর খেসর আপনি চাকা ঘুরনে কার থেকে শিখেছিলেন আপনার বাবার কাছ থেকে আমাকে কি ওস্তাদ ধরে চাকা ঘুনে নিয়ে শিখা লাগে রে বাবা ছোটকালে দেখতে দেখতে কবে যে চাকা ঘুরায় হাড়ি গড়ানে শিখে গেছিলাম মনেও পড়ে না পালপাড়া সকলেরই তাই মাছের পোনার কি ওস্তাদ ধরে সাঁতার শিখা লাগে রে এটা কিন্তু একটা দারুণ কথা কয়েছেন দেখ জ্যাঠা তারপরও এই চাকা ঘুরতেছে চাকার উপর নরম মাটি নরম মাটির উপর আঙুলের চাপ দেওয়ার সাথে সাথে কি সুন্দর হাড়ি পাতিলের চেহারা গড়ে তুলতেছেন এই কায়দাটা তো শিকা লাগেছিল জ্যাঠা তা অবশ্য শিকা লাগে তবে খালি কায়দা জানলে কি হয় খালি কায়দা জানলে যেরকম ছবি আঁকা যায় না তার জন্য একটা শিল্পী মন দরকার হয় এই হাঁড়ি পাতিল গড়ার কামটাও তাই সেই জন্যই তো আমাকে কইতো মৃৎশিল্পী এখন অবশ্য কওয়া যায় জেঠা মান আপনার ছোট ভাই মানে আমাকে সুনীল কাকা কি চাকা খুলে শিখেছিল শিখেছিল ছোটবেলায় কোনো শ্রদ্ধা ভক্তি কোনোদিনই ছিল না এখন তো পাল্লি পরে নামের সাথে পাল দাও কাটিয়ে দেয় মাটির কাম করলে সম্মান থাকে না ইন্ডিয়ায় যা হকারের কাম করে সেটাও খুব সম্মান তার সাওয়াল পাল হয়তো কোনোদিন চাকা চোখেও দেখে নাই এই জন্যই তো দুঃখ আমি মরার পর আমার এই চোদ্দ পুরুষের চাকা ঘুরে নিতে কেউ আর খুব দুঃখ এটাই সেজন্যই তো কই জ্যাঠা আপনি চাকা ঘুরনটা আমাকে শিখিয়ে দেন জ্যাঠা আমার শিল্পী হওয়ার খুব শখ আমাকে শিখাবেন জ্যাঠা আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল আমি সুখের লাগিয়া এই ঘর রতন মুসি কোনে রতন বাবু বাজারে পড়ে গেছে মনে হয় ভাইডি কে কিসের জন্য এখন জরুরি কথা কতে আইছিলাম যাই তোমাকে কয়া যাচ্ছি পারলে তুমি রতন মুসি কয়া দিও ভাইটি কোনো সমস্যা হয়েছে নাকি বিষয়টা তো মনে হচ্ছে সমস্যা বিষয়টা তো মনে করে সমস্যার দিকেই যাচ্ছে কিন্তু তাহলে তো কোনো খোঁজ খবর রাখো না সে তো সারাদিন যায় ওই অনিল পালের বাড়ি বসে থাকে সে খবর রাখো আর রবি গোপালের কথা করছে ছোটবেলা থেকে ওই এক নেশা সারাদিন পাল যায় বসে কয় যে জ্যাঠার টাকা দেখতে তার খুব ভালো লাগে সে তো আর এখন ছোট নাই আর অনিল পালও তো এখন আর চাকা ঘুরাইবে পারে না যে তার চাকা ঘুরানি দেখার জন্য সারাদিন যায় পাল বাড়ি বসে থাকা লাগবে শোনো তোমার সওয়াল যায় নিয়তির সাথে কুল্লা কুচি করতেছে বুঝেছো এসব কি করছো ভাইডি রবি গোপাল ছোটবেলা থেকে নিয়তিক পিসি কয়ে ডাকে পিসি কয়ে ডাকে সত্যিকার পিসি তো আর না শোনো আমার কথা কেন তোমাকে খারাপ লাগবে পারে কিন্তু তোমাকে ভালোর জন্য আমি একখান কথা কয়ে যাচ্ছি তোমার সাওয়াল মানে রবির বয়স কেন কিন্তু এখন ভালো না সব কিছু এত খেলা খেলা মনে করো না মুসির বউ বুঝছো আজকে কয়ে যাচ্ছি আর কিন্তু কব না নে ফাটির আগুন কতক্ষণ জ্বললি পর হাড়ি পাতিলগুলো পুরে লাল হবি এটা তুমি বোঝো কিরম করে পিসি চোখ দিয়ে দেখা বুঝি সূর্য যখন মাথার উপরে উঠে তখন যেমন করে বুঝি যে এখন দুপুর হয়ে গেছে আবার সূর্য যখন লাল হয়ে যায় দুই যায় তখন যেমন বুঝি সন্ধ্যা ঘনায় আসলো ঠিক তেমনি আচ্ছা পিসি আমি তোমার ঘরে বাড়িতে আসলে পর দীপক কাকা রাগ করে কিসের জন্য তুই ছোট মানুষ তুই বুঝবি না কি যে বুকার মতো কথা কয় না সে আমি বলে মাটির হাড়ি পাতিল বানানো শিখলি পর তোমাদের জাত ধর্ম থাকবে ও বোকানারে রবি ও হইল তালের ঘুঘু উয়াক যে বোকা মনে করে সেই একটা আহাম্মুখ কে বেশি তুমি একটু জ্যাঠা কও না আমাকে চাকা ঘোরানো শিখাবে তোর যা কথা আমি বর্দাক বললেই কি তোকে চাকা ঘোরানো শিখাই দিবি কিসের জন্য শিখাবে না কত বেশি সেটা তো নিজেই দুঃখ করে কয় সে মরার পরে বলে এই চোদ্দ পুরুষের ঘুরানি চাকা বলে আর ঘুরবি না তো আমাকে শিখে দিলেই তো চাকা খান সচল থাকে সমস্যা আছে তুই বুঝবি না হয় আমি কিছুই বুঝি না আমি বাড়ির ওপর আসলে দীপক কাকা কিষণে রাগ করে সেটাও বুঝি না ব্যাটা কিসের জন্য চাকা ঘুরানো শিখাবে না সেটাও বুঝি না আমার তো তো বুঝাবুঝি দরকার নাই পিসি যেটা তো নিজেই কয় এটা বলে শিল্পীর কাম আমি শিল্পী হবে চাইলে কার কি সমস্যা কত বেশি রাইট মেলা হয়েছে তুই বাড়ি যা তোর মা দুশ্চিন্তা করবে তা না হয় তোমার বেড়ার দুটো শাসন করে কথাই শুনাইছি সেটা এতক্ষণ ধরে রাখা লাগবে তোমার কথা ধরে নেই আমি অন্য একটা কথা মনে করে খুব খারাপ লাগতেছে তোমার কোন কথা মনে পড়ে মন খারাপ লাগছে সেটা আমি খুব ভালো করে জানি ব্যাটার কথা তো কিন্তু বেটা তো তোমার কথা ভাবে না আমার কথা বাদে দিলেন রাত কয়টা বাজে এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নাই সে কি পালবাড়িতে স্থায়ী হয়ে গেছে দীপক ছিল রবি গোপালের পালবাড়ির যাওয়া নিয়ে মেলা কথা শোনা গেল রবি পালবাড়ি গেলে পরে দীপকের ছিল সে আদালতে কথা শুনবে কিছুর জন্যে সে আসলে কি করবে চায় নিয়তিকে ইঙ্গিত করে উল্টে পাল্টা অনেক কথা কয় চ্যাংরাটা এত খারাপ যে নিয়তিকে আমি গুণ সারা জীবনে কোনোদিন কোনো কিছু ভাবি নাই তাকে সেই সব কথা করছে নিয়তি ছোটবেলা থেকে রবি গোপালের কোলে পিঠে করে বড় করি সেই নিয়তি আর রবি গোপালের জড়ায় এই সমস্ত কথাবার্তা করতে মানুষের মুখে বাঁধে রাখ পুরা বলে আবার উসে যায় আমরা নিচু যেতেই ভালো যার মন যেরকম সে তো সেরকমই ভাববি দীপকের ভিতরটা তো অন্ধকার বিয়ের তিন মাসের মধ্যে বউ ডাক নির্যাতন করে মারি ফেলাইছে কত খারাপ চাঙ্গা চিন্তা করি যাও মানুষজন কীরকম খারাপ হয়ে যাচ্ছে কুসুমবালা তোমার বেটাকে একটু ভালো করে বুঝে কও কথা যখন একটা শুরু হয়েছে দশ কান হতে কিন্তু বেশি সময় লাগবে না কত বছরের পুরানা এই চাকা ঠাকুরদা ঘুরাইছে বাবা ঘুরাইছে আমি ঘুরাইছি কিন্তু এরপর কেউ শিখল না মাটির কাম এখন অসম্মানের কিন্তু দোকানের গমস্তাগিরি খুব সম্মানের সম্মান অসম্মানের বিষয় না বর্তা এখন আর মাটির কামের চল নাই হাড়ি পাতিল বানায় কি মানুষের পেট চলবে খালি কি পেট চলার জন্য জীবনের নিয়তি আমরা যে শিল্পী এই কথাটাই কেউ বুঝলো না চিন্তা করে দেখ এই চাকার উপর একটা ছোট্ট মাটির দলা চাকা ঘোরানোর সাথে সাথে এই আঙুলের টিপ দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে কীরকম একটা কিছুর আকৃতি পাওয়া যাচ্ছে এটা কি শিল্পীর হাত ছাড়া সম্ভব রে সম্ভব না তোমার এই কথাটা বোঝার মতো কয়জন মানুষ আছে বর্দা আমাকে পাল পাড়ার কথাটাই ধরো আমাকে পাড়ায় কয়টা মানুষ আছে তোমার এই কথাটা বিশ্বাস করবে বুঝলে নিয়তি সবই বুঝি সেই জন্যই তো দুঃখটা বেশি লাগে এই পালপাড়া পালবাড়ি এই নামটাই যে বদল হয়ে যাবে সেটাও জানে সেই জন্যই তো মনের মধ্যে আঁকুপাকু করে কেউ যদি শিখতো কাউকে যদি শিখা যাবে পারতাম কিন্তু আমাদের ঐতিহ্য রে ঐতিহ্য ছাড়া সমাজের শক্তি কি ঐতিহ্য তো আমাদের সম্পত্তি সমাজের সম্পত্তি রবি তো শিখবার চায় আমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ঘটনা ভয়াবহ দীপক আমি তো আপনাকে সত্যি কথা করছি এ ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে ঠাকুরমশাই আপনার সন্দেহ থাকলে আপনি জাস্ট তদন্ত করে দেখেন আমি সত্যি করছি কি মিথ্যে করছি ঠাকুরমশাই আপনার কাছে শুধু আমার একটাই দাবি আপনি যে কোনো মূল্যে হোক এই সমাজটাকে আপনি রক্ষা করেন কথা তুমি যথার্থই কয়েছো সমাজটাকে তো রক্ষা করতেই হবে চিন্তা করে দেখেন অনিল পাল রতন মুসির বেটা গোপনে গোপনে চাকা ঘুরে নিয়ে শিখাচ্ছে এটা মাইনে নেওয়া যায় কন অবশ্যই না এটা শুধু অনিল পালের অন্যায় নয় রীতিমতো পাপও হচ্ছে তাহলে পারে কি করছে আপনাকে ঠাকুর মশাই এখনই যদি কোনো প্রকার বিহিত না করেন যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবেনি কিন্তু রতনের বেটা চাকা ঘুরানির উচিলায় দিন রাত যা অনিলের বাড়ি পড়ে থাকতেছে নিয়তির সাথে রীতিমতো কেল্লাকুচি করতেছে কেল্লাকুচি একটা অঘটন করতে কতক্ষণ কন কথা তুমি ঠিকই বলেছ ধার্য পদার্থ আর বারুদ যদি কাছাকাছি থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনাটা ঘটার আগেই তো আপনাকে একটা অ্যাকশন নিতে হবে মশাই আপনি এক কাম করেন আপনি তার মেম্বারদের সাথে কথা কন আমি ইউনিটিটা দেখতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম যাচ্ছ তুই বাড়ির জন্য যাস না এসব তুমি কি করছো মা পিসি ঘরে বাড়ি যাবো না কিসের জন্যে তোর বাবা রাগ করে তুমি একটু বাবাকে বুঝায় কও না মা আমি শিল্পী হবে চাই মাটি দিয়ে হাড়ি পাতিল বানিয়ে শিল্পী পিসি কইছে যাটা করে রাজি করবি যাতে আমাকে চাকা ঘুরানো শিখাইছে এসব চিন্তা তুই মাথায় থেকে জারি ফেলা বাবা এসব ভেজালের মধ্যে চা লাগবি না তোর বাবা এসব পছন্দ করে না দিনকাল ভালো না তোর পাল বাড়ির যাওয়া নিয়ে দীপক নানান রকম কথাবার্তা করে বেড়াচ্ছে দীপক কাকা সে তো আমাকে এসে হুমকি দামকি দিয়ে গেল ওই তো খামাকা এসব ভেজালের মধ্যে যাওয়ার দরকার নাই তোর বাবাও নিষেধ করে দিছে আর দীপক তো খালি গ্রামের মধ্যে কয়ে বেড়াচ্ছে না সে আমার বাড়ির উপর আইছিল আর সে হুমকি দিয়ে গেছে দীপক কাকার হুমকি ভয় করে নিয়তি পেশি করে বাড়ির যা বন্ধ করা লাগবে মা তাই না তুমি তো জানো ওই লোক ভালো না খারাপ জন্যই তো এত ভয় বুঝিস না কিসের জন্য বাবা খারাপ আমি সব কিছু করতে পারি তুই ছোট মানুষ তোকে এখন কি করবো আমি তুই নিয়তি পিসির কথা চিন্তা করে হলেও এবার যাবো না মনে করবেন না বদ্দা আপনি তো সবই বোঝেন সবচাইতে বড় কথা আমার সাওয়ালার তো একটা ভবিষ্যৎ আছে আপনি ওই এত প্রশ্রয় দিবেন না বদ্দা ঠিক আছে রে রতন আমার জন্য যদি তোর ব্যাটার ভবিষ্যৎ নষ্টই হয়ে যায় আমি পালবাড়ি তার সাথে নিষেধ করে দেবো না আপনি রাগ হবেন না বদ্দা আমাকেও তো আসলে সমাজ নিয়ে চলা লাগে সেই জন্য কথাটা কইলেন বদা নিয়তির বিষয়ে কি চিন্তা ভাবনা করলেন নতুন করে আর কি চিন্তা ভাবনা করব ওরা কপাল না হলে কি এই বয়সে সাদা কাপড়ের সাথী হয় সমস্যা কি বদা নিয়তির বয়স তো বেশি হয় নাই নতুন করে যদি উদ্যোগ নিয়ে ওর বিয়েটা দিয়ে দিতেন আবার না রে বাপু আমার উদ্যোগের ফল তো ভালো হয় না সেটা তো প্রমাণ হয়ে গেছে তাই নতুন করে আমি আর কিছু করবে চাই না ভাবদাদার এই বাড়িটা ছিল নিয়তির নামে লিখে দিছি ভবিষ্যতে মন যা চায় করবে बदामी गिलिम শ্রদ্ধার শিষ্যগণে একা একা কাজ করতেছে সে পাল বাড়িতে আসলে তো তোমাকে আবার সাইড নষ্ট হয়ে যাবে তা তো হয় যেভাবে তোমার সাথে আঠার মতো করে লাগে থাকে তো তো মন খুলে কথা কব সেই সুযোগও পাই বুঝছো হ্যাঁ এই নরম হাত দিয়ে মাটি কাটতেছে এই হাত নষ্ট হয়ে যাবে নি তো এটা তোমার সাজে কব সাজার জন্য তো কাম করিনি একটা দায় করি <laughs> কি কইছ তুমি আমার অভাব নাকি হ্যাঁ? উকা এই নাকি বড্ডা বাড়িখানে লিখে দিছে সত্যি নাকি দিছে তোমাকে তাতে কি জাইত নষ্ট হয়ে গেছে আমাদের জাইত নষ্ট হয়ে গেছে জন্য এটা তো খুবই সুখের খবর খুশির খবর তোমার তোমার চাচ্ছি আমার বুকের মধ্যে তোমার জন্য ধরফর করে হাত দিয়ে দেখো তুমি হাত দিয়ে দেখো হাত ছাড়ো দীপক দা আমি হাত ছাড়তেছি ওই রতনের জন্য তোমার হাত ধরে চান্সই পাচ্ছি না আজকে ধরেছি আজ আর ছাড়বো না হাত ছাড় শুয়োরের বাচ্চা আপনার কাছে কি নালিশ দিছে মেম্বার সাহেব দীপক না না দীপক কিছু কয় নাই ঠাকুর মশাই আমাকে ডাকি নিয়ে অভিযোগ করল তোর বেটার জন্যই নাকি তাকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি কি ধরনের কথা কইছেন মেম্বার সাহেব আমার বেটা পালবাড়ি গেলি পরে তা করে সমাজ নষ্ট হয়ে কেবা করে বাপ দাদার আমল থেকে যুগের পর যুগ আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে বসবাস করতেছি কই এই ধরনের অভিযোগ তো কোনোদিন ওঠে নাই মেম্বার সাহেব হ্যাঁ এখন যদি কেউ এই অভিযোগ তোলে তো তুই তার মুখ বন্ধ করবো কেবা করে তাছাড়া তোর বেটাই বা দিন রাত বাড়ি যায় কিছু যদি পরে থাকে এটাও তো ভালো কথা না এখন তো দেখতেছি ভালো মন্দ নতুন করে শিখা লাগবে মেম্বার সাহেব কি করবো ক ওই পক্ষ থেকে অভিযোগ তুলিস মুসির সাওয়াল চাকা ধরলি তা করে তো মনে আঘাত লাগবেই পারে বুঝিস তো বিষয়টা খুব সেন্সিটিভ আমার তো আবার ভোটে জিততে লাগলে পরে তাকে করে সাপোর্ট লাগে শোন তোর ব্যাটাক বোঝায় কোষ এসব ঝয় ঝামেলার দরকার নেই বুঝলি ফুল আছে কি হয়েছে কোনো সমস্যা তোমার ঘরে বাড়ি আসা নিয়ে দীপক কাকা বাড়ির উপর যায় মার কাছে নানান ধরনের আজে বাজে কথা কয়ে আছে বাবাও খুব রাগ করেছে তাহলে আসলি কে না এসে থাকতে পারলাম না পিসি মা খুব করে নিষেধ করেছিল যে পিসির মুখের দিকে তাকায় হলি পরেও তুই আর পালবাড়ির যাইস না সব কিছুর মূল ওই দীপক শয়তান না যদি তোকে চাকা ঘোরানো শেখাই তুই শিখপুরে রবি তুমি চাকা ঘোরাতে পারো বেশি পারবো না কে আমি পালবাড়ির বিটে শোন আমি তোকে চাকা ঘোরানো শেখাবো তুই কাউরে কবো না বর্তাকো না কেউ জানবে না এত করে নিষেধ করার পর তোমার বেটা কিসের জন্য বাড়ির গেছে হ্যাঁ সে কি চাচ্ছে আমি নিজে পাল বাড়ির যাই সকলের সামনে তাকে অপমান করে ঘাট ধরে বাড়ি ফেরত নিয়ে আসি দেখো তুমি আমার সালে কিচ্ছু করবে না সকাল থেকে আমার সালে জল মুখে দেয় নেই সে মনে অনেক আঘাত পাইছে হুম আঘাত মনে সে একাই পায় আমাদেরও মনে আঘাত লাগে না সারা গ্রামের মানুষ কিসব আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে সেসব কথা শুনলে পরে মনে করে আমার খুব ভালো থাকে কই মানুষজন এসব সব কথা আমার সালের মনে কোনো পাপ নাই আমি মা মায়েরা সব কথা আগে জেনে যায় বিশ্বাস করো ওই পালবাড়ির মাটির টান ছাড়া আমার সালের মনে অন্য কোনো টান নাই কুসুমবালা আমি একা বিশ্বাস করি তো কোনো লাভ নাই গ্রামের মানুষের মুখ তুমি কেমন করে বন্ধ করবে হ্যাঁ ওই মুসলিম মেম্বার আমার ডাকে নিয়ে নানান কথা শুনে দিলে তার কাছে ঠাকুরমা এসে নালিশ করেছে তোমার বেটার কারণে কি পারে ঘরে সুমত নষ্ট হয়ে যাচ্ছে হাই রে মানুষ হ্যাঁ একটুখানি সাওয়াল আমার ছোটবেলায় থেকে পালভারির উঠোনের গায়ে মাটি মেখে বড় হলো নিজের পিসি নাই নিয়তিক পিসি করে ডাকিছে নিয়তিও কোনদিন ছোট জাত বলে ঘৃণা করে নাই নিজের ভাতিজার মতো হাসি খেলে বড় হলো একসাথে আর সেই মানুষজনের মনে এত পাপ এত পাপ ছড়ায় বেড়াচ্ছে তারা ছড়ায় আমার সারের মনে কোনো পাপ নেই যারা এসব বিষ ছড়ায় বেড়াচ্ছে তারাই পাপ তোমার কাছে অনুরোধ আমার তুমি আমার সালদাক ভুল বুঝো না তুমি আমার সালদাক ভুল বুঝে আমার সালের মনে কষ্ট দিও না আমার রবি গোপালের মনে কোনো পাপ নাই বিশ্বাস করো আমি Yeah. বসে বসে শুনতেছেন বিচার কখন হ্যাঁ, কখন করবেন বিচার এখানে কোন রকম উত্তেজনা হওয়া যাবে না ঠাকুর মশাই আছে আমি আছি সুস্থ বিচার যেটা সেটাই করা হবে বিচারের কি আছে আমরা তো ছাইরা দেন ফাইজ করে দিই রতন মুচির ছেলেকে জুতার মালা গলায় দিয়ে সারা পাড়া ঘুরানো হোক খালি রতন মুচির নিয়ে অতিবাদ যাবে কিসের জন্য এই তো আসল এই তোমরা থামো তো রে বাবু সি সি অনিল এটা তোমার কাণ্ড আমি নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না এইভাবে যে সিসি করতেছেন নিজের চোখে আপনারা খারাপ কি দেখেছেন কন্ত হ্যাঁ একদম চুপ এখনো মুখে জোর আছে খারাপ কিছু করে নাই তো মধ্যরাতে কৃষ্ণলীলা হচ্ছিল আমি এত করে নিষেধ করার পরও তোর বেটা কিসের জন্যই পালবার গেল তাও রাত্রিবেলা আপনারা বিশ্বাস করেন আমার মনের মধ্যে কোনো পাপ ছিল না পিসি আমাকে চাকা ঘুরে এনে শেখাচ্ছিল এই চুপ করে থাক এ পিসি এই তুই মুছিস চাওয়াল নিউতি আবার তোর পিসি হয় কি করে রে আচ্ছা আমার মনে হচ্ছে এত কথা কয়ে টাইম নষ্ট করার কোনোই দরকার নাই আপনারা তো জিনিসটা হাতে নাতেই ধরেছেন তাই না যদিও এর আগে নিয়তির সাথে রতনের বেটাকে আমি আপত্তিকর অবস্থায় ধরেছিলাম খালি সাক্ষীর অভাবে চাইপেছিলাম মিথ্যাবাদী শয়তান শোনো বেশি কোনো কথা কওয়ার দরকার নাই যা বুঝার সব বুঝে গেছি রতনের বেটার বিচার আমি নিজে করতেছি আর অনিল আর নিয়তির বিচার ঠাকুর মশাই করবি ঠাকুর মশাই রতন নিজের হাতে তার বেটা দশটা জুতির বাড়ি মানে আর ওয়াদা করবি রতনের বেটার জীবনেও ওই পাল বাড়ি যাবি অনিল পাল তোমাকে আমাদের সমাজ হতে ছয় মাসের জন্য এক ঘরে করা হলো এই ছয় মাস তোমাদের বাড়িতে কেউ যাবে না তোমরাও কেউ বাড়িতে যাবে না এই ছয় মাসের মধ্যে তোমার বোন যদি না শুধরায় তাহলে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে রতন তুই রায় কার্যকর কর তোর বেটার গায়ে জুতির বাড়িতে জুতের বাড়িটা রবিক না দিয়ে দাও মেম্বার আসলে সব দোষ তো আমারই দোষ যদি বুঝেই থাও তাহলে এখন থেকে সংশোধন হয় সেইভাবে চলার চেষ্টা করো আর বুন্ডাক সারি দিয়ে রাখে না বিদ্যে হয়েছে ঠিকই কিন্তু বয়সটাও তো দেখা লাগবে এই রতন এই তুই রায় কার্যকর কর জুতির বাড়িতে তোর বেটা এই ঠাকুর মশাই জুতিরে খুলে দেন তো Lê lá a do Cocoro. মতো মানুষের কথা বলতো তুমি আমার সাহায্য এরকম করে যুদ্ধ পিঠে করতে পারলে রবির বাবু তুমি এক কাজ করো তোমার যদি খান দিয়ে আমার আগাছে ঘোড়া তুমি পিটাও আমি আর এক গ্রামে থাকবো না তো আমি আমার সাল এক গ্রাম থেকে চলে যাব এই গ্রামে কোনো মানুষ নাই খালি উঁচে উঁচে সাত আছে যে গ্রামে মানুষ নাই সেখানে আমি থাকবো না এক মুহূর্ত থাকবো না আমার তুমি মাফ করে দাও রবির মা করে কথা বলতো আমি যদি রবিক জুতে মিটে না করতাম গরু পিটুনি দিয়ে ওরা আমার সামাল লাখ মারি বানাইতো আমি রবি খারাপ বলাইতে এ রতন নিয়তি বিষ খাইছে অবিসি তুমি এটা কি করে যাও অবিসি অবিসি রে বাপ তুই মালবাড়ি যাবো না বাপ আমি এত মানুষের অপমান সহ্য করে পারবো না তুই ঘরে যা বাপ ঘরে যা এই গ্রামে কোনো মানুষ নাই এই গ্রামে কোনো মানুষ নাই মানুষ আছে বাবা কি করেছ অফিসে কি সর্বনাশ করেছ এ ভাই তাড়াতাড়ি চালা তুই আমাকে তুই মাফ করে দিস আমি তো চাকা ঘোরানো শিখাবার পারলাম না তুই এসব কথা কয় না বিচি তোর কিছু হবে না ভাই তুই তাড়াতাড়ি যা রবি শোন রবি আমার চিতায় তুই আগুন দিব তোর কিছু হবে না বেশি তুমি চোখ খোলা রাখো বেশি তুমি চোখ খোলা রাখো it's সব তুই দায়ী আমি বুঝতে পারিনি তোর কেউ চায় না তোর কোনো দরকার নাই এই সমাজে আমি টুকরো টুকরো আগুনে পোড়ায় দেব সুখের এ ঘর বাঁধিনু অনলে পুরি